আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র শ্বাস আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ঝাল উঠা কুইয়ে নেব নেব ভারে ভারে দেখি সমস্যারদ থেমে গেল আমার কাছে আমার পানি চেয়ে নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা চুড়িয়ে গেল সকল হেনকালে কিসের লাগি তুমি অপস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মনে একই কথা পারে তরে রইলু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা জবে খালি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা can be